আমি সুজিত আছি তোমাদের সাথে তার সাথে আছে ম্যাজিশিয়ান সুদীপ্ত হালদার সুদীপ্ত হালদার তো বন্ধুরা দর্শকরা ভালো আছো আশা করি ভালো আছো খুব ভালো আছো এই ম্যাজিশিয়ানকে পুর আমার খুব রাগ আছে এই ম্যাজিশিয়ানটার পুর আমি জামা প্যান্ট খুলতেছিলাম ম্যাজিক করে রুম করি তাই সেই বিশাল রাগ পারলে খুলে দেখা দিন আমার জামা প্যান্ট খুলছি তাহলে দেখেন বন্ধুরা ওয়ান টু থ্রি কি করলি হ্যাঁ বন্ধুরা দেখেন তাড়াতাড়ি আমি জামা প্যান্ট নিয়ে আই তাড়াতাড়ি আনতে পারি না তাড়াতাড়ি তাড়াতাড়ি আনতে পারিনি বলছি আনতে পারিনি তাড়াতাড়ি নিয়ে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক আছে বন্ধুরা দেখেন জামা প্যান্ট কি করে আনে ওয়ান টু থ্রি হাতালি বাপ তুই আমাকে অন্য জামা নিয়ে এসে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা হবে না না এটা তো হবে না তোকে অন্য জামা নিয়ে এসে দে ঠিক আছে নিয়ে এসে দে তাড়াতাড়ি এবার অন্য ম্যাজিক পূজার তুই মডেল হ্যাঁ, দশমীর মডেল শিখলি তুই দিস আমরা যা করছি করছি কিন্তু আপনারা পারবেন না ভাই নাই আপনার শুধু দেখেন দেখে যান আপনারা দেখে মজা নিন তো আজকের মতো এখানেই কমপ্লিট